আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী চারঘাটে বালুমহাল ইজারা প্রক্রিয়া বন্ধে উচ্চ আদালতের রুল জারি রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় জাহানারা জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটো ভ্যানের তিন যাত্রীর মৃত্যু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী চারঘাট উপজেলার বালুমহাল ইজারা স্থগিত করতে ভূমি মন্ত্রণালয়ের সচিব রাজশাহী জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসককে রুল জারি করেছে উচ্চ আদালত গেল এক ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারক জাফর আহমেদ ও মোহাম্মদ বশির উল্লাহ সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেছেন রুলে কেন হাইড্রোগ্রাফিক জরিপ ছাড়াই দরপত্র আহ্বান করা হয়েছে তা জানতে চেয়ে চার সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে এ সময় পর্যন্ত চারঘাট উপজেলার বালুমহাল ইজারা প্রক্রিয়া স্থগিত রাখতে বলা হয়েছে সেই সাথে এই চার সপ্তাহ বিবাদীকে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ আদালতের দেয়া রুলে বলা হয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীকে বালিমহল ও বালি ব্যবস্থাপনা আইন দুই অনুযায়ী রাজশাহী চারঘাট উপজেলার দরপত্র আহ্বান করা বালুমহলের হাইড্রোগ্রাফিক জরিপ করতে হবে সে সাথে বিধি না মেনে কেন চারঘাট উপজেলার বালিমহলের দরপত্র আহ্বান করা হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে প্রতিবেদন দাখিল সহ আগামী চার সপ্তাহ বিবাদীকে এ সংক্রান্ত সকল কার্যক্রমের ওপর স্থিতি অবস্থা জারি করেছে উচ্চ আদালত মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামরুজ্জামানের সহধর্মিণী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের mayor A H M Khairuzzaman লিটনের মাতা জাহানারা জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী বিনম্র শ্রদ্ধায় পালন করা হয়েছে সোমবার মরহুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বেলা বারোটায় কাদিরগঞ্জে পারিবারিক কবরস্থানে মরহুমা জাহানারা জামানের সমাধিতে পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাশিক mayor A H M Khairuzzaman Liton Rajshahi মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি সহ পরিবারের সদস্যরা এছাড়া মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন দিবসটি স্মরণে সকালে উপশহরে রাশিক মেয়রের বাসভবনে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় পাঁচ জোহর নগর ভবন মসজিদ সহ রাজশাহী মহানগরীর সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এছাড়াও বিভিন্ন মাদ্রাসায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজশাহী জেলা তবলিক ইস্তেমা শুরু হতে যাচ্ছে আগামী দুই মার্চ তিন দিন ব্যাপী এই তবলিক ইস্তেমা চলবে চার মার্চ পর্যন্ত রোববার দুপুরে নগরের শাহ মুকদম কেন্দ্র ঈদগাহ মাঠে খুঁটি পুঁতে ইস্তেমার কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও Rajshahi city mayor A H M Khairuzzaman Liton এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা দোয়া ও মনোজাত করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন রাজশাহী জেলা তবলিগ ইজতেমা আয়োজনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে শান্তির শহর রাজশাহীতে তবলিগ ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Rajshahi metropolitan police commissioner Anisur Rahman উপস্থিত ছিলেন রাজশাহীর chief judicial magistrate Mohammad Iqbal Bahar জেলা তবলিক জামায়াতের আমির ডাক্তার আমিনুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ নাটোরের সিংরায় মাল বোঝাই ট্রাকের ধাক্কায় অটো ভ্যানের তিন যাত্রীর মৃত্যু হয়েছে সোমবার সকালে উপজেলার নাটোর বগুড়া মহাসড়কের বালুয়া বাসুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার কলম পুণ্ডরি গ্রামের উপেন আলীর ছেলে আব্দুর রহিম একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে বিদ্যুৎ আলী ও নজরপুর গ্রামের মোবারক হোসেন মোবারক ছেলে কাচু আলী নিহতদের মধ্যে আব্দুর রহিম সকালে ঘটনাস্থলে মারা যায় এবং বাকি দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান সিংড়া বাজার থেকে অটো ভ্যান যোগে চালক সহ চার পাঁচজন শ্রমিক বালুয়া বাসুয়া এলাকায় যাচ্ছিল পথে বগুড়া থেকে নাটোরগামে একটি মালবোঝায় ট্রাক ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয় এতে ভ্যানে থাকা চালক সহ সকল যাত্রীরা ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই আব্দুর রহিম নামে এক শ্রমিকের মৃত্যু হয় এ সময় গুরুতর আহত হয় আরও দুইজন স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার ও গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ওই দুজনের মৃত্যু হয় এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো তিনজনে নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জসিম উদ্দিন পদত্যাগ করেছেন এর আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার পদ থেকে তাকে অব্যাহতি সহ আট দফা দাবিতে চার দিন কর্মবিরতি পালন করে কর্মকর্তা কর্মচারীরা নভিপ্রভি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাকাওয়াত হোসেন বলেন সকাল সাড়ে দশটার দিকে ভিসি ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তাদের আট দফা দাবির প্রায় অধিকাংশ দাবির সাথে সহমত পোষণ করেছেন ভিসি তিনি জানিয়েছেন পর্যায়ক্রমে আমাদের পরবর্তী দাবিগুলো মেনে নেওয়া হবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক দিদারুল আলম ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জসিমুদ্দিনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তবে এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ